মর্নিং গুড মর্নিং কই যেতে তুমি চলো আমরা দেখি চড়ার জল কতটুকু পারছে চড়ার জল এই না পুরো না আটি আটি আটি तो वीडियो बनाई बनेगा चलो चलो corta de nada. जल कम से जल कम से left right left left right left left right left चलो चलो चलो चलो ओ हाथी भाई आओ आओ आओ आओ ना इतना है তাই খাটাল খাই লাইছেন দেখি গাছ থেকে ফাড়িয়া না দেখি খাই লাইছেন তাই উপর দিকে উঠিয়া যাইবা কি এমন তাই যাই দেখো धीमा कर देगा गाड़ी से तो